আমাদের আজকের কর্মসূচি চলছে এবং পরবর্তীতে যদি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যদি তিরিশ পার্সেন্ট শর্ট সিলেবাস এবং তিন সাবজেক্টের পরীক্ষার ব্যাপারে কোনো মতামত না রাখে তাহলে এই আন্দোলন আমরা আরো জোরদার হিসেবে জোরদার হিসেবে চালিয়ে যাব শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে সে মাননীয় শিক্ষামন্ত্রী কি বলতেছে এটা আমরা একটু শুনে নিয়ে আসলে মাননীয় শিক্ষামন্ত্রী এই সম্পর্কে একটা নির্ধারিত বক্তব্য দিয়েছেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা যদি আপনারা দেখেন এখান থেকে অনেক কিছু জানতে পারবেন অর্থাৎ এসএসসি অটোপাস সম্পর্কে হয়তো আমার কাছে অনুরোধ করেছিলেন যে পরীক্ষা যেন না নেওয়া হয় যেন পরীক্ষা না নিয়েই তাদের ফলাফল দেয়া হয় আবার অনেকেই অনুরোধ করেছেন যেন তাদেরকে পরীক্ষা দেয়া হয় পরীক্ষা নিয়ে তাদের মূল্যায়ন করা হয় আরও বিস্তারিত এই ভিডিওটাতে জানতে পারবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখেন এ তো আমরা ইতিমধ্যে জানলাম মাননীয় শিক্ষামন্ত্রী কি বলেছেন মানে পরীক্ষা সম্পর্কে পরীক্ষা হবে আরও শুনি আমরা দেখি কারণ অনেক সময় পরীক্ষা না নিয়ে মূল্যায়ন করা হলেও কিন্তু তাদের আগের পরীক্ষার ভিত্তিতে তাদের করা হয়েছে অটোভাস দেওয়ার দাবি নিয়ে যা শিক্ষামন্ত্রী বললো আমরা শুনেছি আরো এই ভিডিওটাতে বিস্তারিত আলোচনা করব দেখেন তো শিক্ষামন্ত্রী জানিয়ে দিয়েছেন যে আগে যেহেতু অটোভাস দেওয়া হয়েছে সেটা কেন দিয়েছে কারণ সেখানে আগে থেকে তাদের কিছু প্রস্তুতি ছিল এর পরবর্তী কি জানালো আমরা একটু দেখি অটোবার সম্পর্কে তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন গতবার যারা এইচএসসি পরীক্ষায় জন্য প্রস্তুত ছিলেন তারা সমস্ত পড়াশোনা করেই প্রস্তুতি নিয়েই রেখেছিলেন তারপরে পরীক্ষা নিতে পারেনি অর্থাৎ বিগত যে এসএসসি পরীক্ষায় অটোপাস দেওয়া হয়েছে সেটা সম্পর্কে উনি ক্লিয়ারলি একটা হচ্ছে আপনার ধারণা দিয়েছে তারা যেহেতু আগে থেকে প্রস্তুতি ছিল তাই এদের অটোপাস দিতে কোনো বাধা ছিল না এরপরে দেখি আমরা আর কি বলেন কিন্তু তারপরেও নানানভাবে নানান গণমাধ্যম থেকে শুরু করে নানান সামাজিক মাধ্যমে নানানভাবে এই শিক্ষার্থীদের এই পরীক্ষার্থীদের একেবারে মন খারাপ করার মতো অনেক রকমের কথা অনেক ভাবে বলা হয়েছে যে তারা কোনো পরীক্ষা না দিয়ে পাশ করে গেছেন